দি হইতে গলার মালা চিকন কালা তুই যদি হইতে গলার মালা তুই যদি হইতে গলার মালা চিকন কালা তুই যদি হইতে গলার মালা আদরে গলে পরাইয়া সহস্তে আয় না ধরিয়া আদরে গলে পড়াইয়া সহজতে না ধরিয়া সাত মিটাইয়া দেখি হিতাম নিরাহালাচি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই হলে প্রেম দুঃখের সাগর আমি যাইয়া জলের ওপর ভাসিয়া রহিতাম হইয়া সে ওলা তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের ওপর ভাসিয়া রহিতাম হইয়া সে ওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জুহুরাইয়া প্রেম বাতাসের ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জুহুরাইয়া দূর হইতো প্রেম আগুনের জ্বালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা